হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম welcome to our new video আমরা নয় ঘরের নামতা বলতে অনেক সময় হিমশিম খাই বাইশ ঘরের নামতা আরও কঠিন পঁচিশ বত্রিশ পঁয়তাল্লিশ আমি যদি বলি নাইনটি নাইনের times table are you crazy It's not crazy. Yeah, I've been joined with one of my favorite students. What's your name, honey? Um, my name is Arshak Sherkhan, but my family and friends call me Noah. So I will be. You Noah. see how smart she is. Your English is so nice. So she is Nora, and uh, she's going to show us. We are going to learn together the times table of 99. So let's get started. So Nora, 99 এর টাইমস টেবিল শুনলে কিন্তু আমাদের আসলে ভয়ই লাগে রাইট Yeah. তো দেখি একটা ম্যাজিক করা যায় কিনা ওকে সো Ninety nine one জার নাইনটি নাইন এটা এটা না করে আমরা নাইনটি নাইন টু দিয়ে শুরু করি right how many digits are here two digits what are the digits nine and nine okay now we will just multiply these two digits so 9 to 0 18 so আমরা একটু স্প্রেড করে লিখছি ওয়ান এইট মাঝখানে একটা জায়গা রেখে দিয়েছি ওকে কি করেছি বলো তো um, একটু একটু জায়গা রেখেছি রাইট মানে এই নাইন আর এই টু আমরা মাল্টিপ্লাই করেছি কি করেছি নাইন টু জার এইটিন এইটিনের মাঝখানে একটু জায়গা রেখেছি এখন এখানে এখানে তিনটা টোটাল ডিজিট আছে এর মধ্যে দুটা নিয়ে কাজ করা হয়ে গেছে না আর কোনটা বাকি আছে নাইন মাঝের নাইন এটাকে এখানে জাস্ট কেউ করে এখানে বসাই দাও হয়ে গেল ইয়া ইট ইজ সো এবার ধরো নাইনটি নাইন টাইমস থ্রি আবার এটা করো ইয়া টু সেভেন এবার কি বাকি আছে so that's the answer yeah so Nora আমরা দুটো করে ফেলেছি রাইট এইবার তুমি একটা করবা রাইট সো আমরা এখানে একটা দাগ দিয়ে দিই নাইনটি নাইন টাইমস ফোর এবার আমাকে বলো তো কোন দুইটা মাল্টিপ্লাই করব um, এটা আর তাহলে এখান থেকে আমরা একটা দাগ দিই নাইন ফোর এটা মাল্টিপ্লাই করো নাইন ফোর জার থার্টি সিক্স আমরা থ্রি আর সিক্স কি পাশাপাশি লিখবো না একটু গ্যাপ দিয়ে লিখবো গ্যাপ দিয়ে লিখবো মাঝখানে কি বসাবো তুমি নাইন বসাই দাও যে কোনো এক পাশ দিয়ে লেখো yeah that's the answer right so Nora এবার আমি তোমাকে একটা প্রবলেম দিচ্ছি ninety nine times five so এখন কি করবো এটা uh, um, আর মাল্টিপ্লাই করবো তো রেজাল্ট কত 45 ইয়া ফাইভ আমরা একটু স্প্রেড করে লিখব না মাঝখানে কি বসাবো um, মাঝখানে বসাবো না বসিয়ে দাও So 99 times 5 is 495. Isn't that difficult? Easy. Super easy? Yeah, yeah it is. Right. তো আমরা আরেকটা করি right Okay. Eber. 99 times 9 It's a এটা করো এটা লাস্ট কত হবে 81 81 So 81 লিখি 8 ওয়ান আর মাঝখান কি বসাবো জাস্ট নাইন বসিয়ে দেবো so ninety nine nine ninety nine nine জার এইট নাইন ওয়ান সো এবার নোরা বলো ম্যাথ কি অনেক কঠিন না সহজ if you know the tricks right আর তোমায় যদি বলতাম নাইনটি নাইনের টাইমস টেবিল মুখস্থ করো oh my god that's so difficult right so hello dear viewers uh, this is the first video with her and definitely you will wait for our next video and till then thanks for watching Bye. Assalamu alaikum. Hello there, I'm Samila Baba. I'm a fourth grader and I'm an artist. I'm a TESOL learner too. I'm preparing myself from now. For this, I'm doing a yearly program on TESOL Bangladesh. Assalamu alaikum. English course কখন থেকে শুরু করা উচিত অবশ্যই ছোটবেলা থেকে কত ছোটবেলা থেকে প্লে গ্রুপ থেকে অফকোর্স আমরা অনার্স মাস্টার শেষ করে when we look for the jobs we try to learn English and that is a very big mistake so আমি সম্মানিত অভিভাবকদের বলবো আপনার সন্তানদেরকে এখনই টিসল কিটসে ভর্তি করিয়ে দেন এবং ওরা কি কি শিখবে এখানে spoken English English pronunciation phonics English grammar creative writing vocabulary spelling skill and of course presentation skill আমাদের রয়েছে দেশ ও বিদেশের সেরা শিক্ষকগণ সেলটা সার্টিফাইড টিচার্সগণ কোর্স সম্পর্কিত ডিটেলস লেখা রয়েছে এই ভিডিওর ক্যাপশনে